তো আমরা ক্লাস শুরু করি আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইউটিউব চ্যানেল তৈরি থেকে শুরু করে অপটিমাইজেশন করা পর্যন্ত সব কিছু দেখব তো আমরা এই কাজটা শিখে আমরা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আমরা এইগুলোর অর্ডার নিতে পারবো বা এই কাজগুলো আমরা করতে পারবো চাইলে আমরা নিজেদের চ্যানেল তৈরি করে বা আমরা নিজেরাই চ্যানেল তৈরি করে আমাদের নিজেদের কাজে লাগাতে পারবো এবং এখান থেকে আমরা আর্নিং করতে পারবো তো আমাদের অনেক মানুষ আছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা বিভিন্ন ধরনের ওকে যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে আর্নিং করতেছে হ্যাঁ তো এবার আপনাকে যেটা করতে হবে একটা নিশ সিলেক্ট করতে হবে বা একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে যোগ্য বা আপনার মনে হয় যে আপনি এই ক্যাটাগরিতে কাজ আপনি করতে পারবেন দেন ভিডিও কখনো শেষ হবে না এরকম একটা ক্যাটাগরি ফাইন্ড আউট করতে হবে যদি আপনি টেক রিলেটেড এই দিকে মুভ হন তাহলে আপনাকে আমার সাজেস্ট থাকবে আপনি বিভিন্ন অ্যাপ রিভিউ করতে পারেন বিভিন্ন অ্যাপ রিভিউ থেকে আপনি অনেক বেশি আর্নিং করতে পারবেন কাজটা হবে শুধু প্লে স্টোরের অ্যাপগুলোর সম্পর্কে সবাইকে জানানো বা আইডিয়া দেওয়া এতে এখান থেকে আপনি দুইভাবে আর্নিং করতে পারবেন একটা হচ্ছে মনিটাইজেশন আর একটা হচ্ছে স্পন্সার সিস্টেমে ইনকাম করতে পারবেন অনেক নতুন নতুন লোক আসবে বা নতুন নতুন ব্র্যান্ড আসবে বা কোম্পানি আসবে তাদের উদ্দেশ্য থাকবে তারা নতুন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসে তো ওই অ্যাপ্লিকেশনটা আপনার চ্যানেলের ভিতরে প্রচার করতে হবে প্রচার কি ধরেন আপনার চ্যানেলে এক লাখ বা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো এখন ওর চ্যানেলের বা ওর অ্যাপের ডাউনলোড খুবই কম ধরেন এক হাজার বা দুই হাজার ডাউনলোড আছে তো আপনার কাছে এরকম বলতে পারে যে আমার এই অ্যাপটা তুমি তোমার ভিডিও বানায়া বা মেক করো একটা ভিডিও আমার অ্যাপের ভালো সম্পর্কে বা ভালো দিক তুলে ধরো বিনিময়ে আমি তোমাকে এই ভিডিওটা করবা ভিডিও করে তুমি সারা জীবন তোমার ইউটিউব চ্যানেলে পাবলিক করবা আর এর জন্য আমি তোমাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিব আমরা যারা ফাইবারে কাজ করি আমাদের অনেক মানুষ আসে যারা পাকিস্তানি হয়ে থাকে বেশি এগুলো পাকিস্তানিরা বেশি করে স্পন্সার হিসেবে বলে যে আমি তোমাকে বিশ ডলার দিব বা পঞ্চাশ ডলার দিব আমি একটা কোম্পানি খুলছি এই কোম্পানির একটু প্রচারটা তোমার চ্যানেলে করো বা আমার একটা ভিডিও দিচ্ছি তুমি ভিডিওটা তোমার চ্যানেলে রাখো বিনিময়ে তোমাকে আমি পঞ্চাশ ডলার বা একশো ডলার দিচ্ছি সারা জীবন রাখতে হবে এরকম এগ্রিমেন্ট করে নিতে হয় করে নিলে আপনাকে টাকা দিবে আপনি ভিডিও বানিয়ে দিতে পারেন এইভাবে দুইভাবে ইনকাম করা যায় আমাদের বাংলাদেশে যেমন সোহাগ তিনশো ষাট মন হয় হ্যাঁ, আছে সোহাগ ভাই কিন্তু শুধু বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ করে কিন্তু এখন কাজ করতেছে বিভিন্ন প্রোডাক্ট তার মূল ভিডিও কিন্তু এখন বানাচ্ছে না আমরা দেখি যে তিনি শুধু রিভিউ নিয়েই কাজ করতেছে শুধু রিভিউ ভিডিও অন্য কোনো ভিডিও না তো এরকম বাংলাদেশে অনেক লোক পাবেন যারা এইগুলো কাজ করতেছে এবার আপনাকে যেটা করতে হবে নির্দিষ্ট করে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে যে আপনার কোন জিনিসটা করতে ভালো লাগে তা বা আমি এই জিনিসটা একটা বা দুইটা ভিডিও বানানোর পরে আমার কন্টেন্ট শেষ হয়ে যাবে এরকম কন্টেন্ট চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে যে আমি যেন পরবর্তীতে আরও কন্টেন্ট তৈরি করতে পারি এটার উপর এরকম একটা জিনিস সিলেক্ট করতে হবে যদি আপনার ঘুরতে ভালো লাগে তাহলে ট্রাভেল রিলেটেড চ্যানেল তৈরি করতে পারেন যদি মনে করেন যে না আমি বিভিন্ন ধরনের বাচ্চাদের কন্টেন্ট নিয়ে কাজ করবো এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের গেম আছে এগুলো খেলে খেলে ছাড়তে পারেন যদি গেম খেলতে পছন্দ করেন তো তো আপনার যা যা খুশি আপনি করতে পারবেন ইউটিউবের ভিতরে আর এটা কিন্তু একদিনের ইনকাম না এটা যদি আপনি একটা চ্যানেল দাঁড় করাতে পারেন আপনি সারাটা জীবন বসে বসে খাইতে পারবেন একটা চাকরিজীবীর মতো আপনার মাসে মাসে স্যালারি চলে আসবে তো অনেকে আছে যারা এই কাজগুলো খুবই ভালোভাবে করতেছে ওকে চলুন আমরা দেখি কিভাবে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এবং অপটিমাইজেশন করা যায় সমস্ত কিছু আমরা দেখি তো আমরা প্রথমেই আমাদের কম্পিউটার থেকে এই যে এখানে দেখেন ইউটিউবে আমরা লিখব ইউটিউব ডট কম লেখার পরেই আমাদের এই জায়গায় চলে আসবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবো আমরা এই যে ছবির মতো একটা আইকন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসব সেটিংসে যাব ওকে সেটিংসে ক্লিক করি ওকে সেটিংসে ক্লিক করার পরে আমরা অ্যাডে অর ম্যানেজার ইয়োর চ্যানেল এখানে ক্লিক করি আগে ওকে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় বা কোনো প্রবলেম হচ্ছে হ্যালো সোহাগ ভাই আছেন আমাদের নাসিব সব তো চুপ করে রয়েছে ওকে ওকে ক্লিয়ার হলে সমস্যা নাই যদি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ তো আমরা যেটা করব এখান থেকে আমরা একটা চ্যানেল তৈরি করব এখানে যেহেতু আমার অলরেডি দুইটা তিনটা চ্যানেল আছে আমি চাচ্ছি নতুন একটা চ্যানেল তৈরি করতে তাহলে এখানে দেখবেন ফার্স্ট টাইম আপনি আসলে হয়তো এরকম নাও দেখতে পারেন নতুন জিমেল থেকে তো আপনাকে কী করতে হবে একটা চ্যানেল এমনিতে ক্লিক করলে হয়ে যাবে এগুলো সিম্পল জিনিস আর আপনি অবশ্যই মেন চ্যানেল ইউজ করবেন না মেন চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে ধরেন আপনার চ্যানেলগুলো যদি ক্লায়েন্টের জন্য রিপা আক্তার এটা আবার কে ওকে আপনার চ্যানেলটা যদি বাইরের জন্য হয় যদি আপনি ব্রান্ড চ্যানেল না খোলেন যদি আপনি সরাসরি জিমেল থেকে অ্যাকাউন্ট ইউজ করেন বা আপনার ইউটিউব থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার জিমেলটাকে দিয়ে দিতে হবে আপনি ম্যানেজার বানাইতে পারবেন না বা আপনার জিমেলটাই বাইরকে দিতে হবে কিন্তু আপনি যদি ব্র্যান্ড চ্যানেল খোলেন তাহলে কিন্তু আপনি আপনি ম্যানেজার থেকে শুরু করে অ্যাডমিন পর্যন্ত তাকে দিয়ে দিতে পারেন আপনাকে জিমেলটা দিতে হবে না ঠিক আছে তো আমরা যেহেতু অল টাইম আমরা সাজেস্ট করি যে ব্যান্ড চ্যানেল খোলার জন্য বায়ারদের জন্য এবং নিজেদের জন্য তো আপনার একটা জিমেল যে কোনো সময় একটা কিছু অ্যাক্সিডেন্টলি হতে পারে আরেকটা চ্যানেল যদি দুইটা ম্যানেজার বা একটা ওনার থাকে দুইটা ওনার থাকে তাহলে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল আপনি চাইলে ওইখান থেকে এখানে রিমুভ করে দিতে পারবেন এতে আপনার সমস্যার সমাধান হবে বা পরবর্তীতে ঝামেলায় পড়বেন না তো আমরা যেটা করব এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব ওকে এখানে আপনার যে কোনো একটা চ্যানেলের নাম লিখতে হবে তো আপনার চ্যানেলগুলো আপনি নাম বিভিন্ন ধরনের নাম পেতে পারেন আমরা যদি ইউটিউব চ্যানেল নেম জেনারেটারে যাই আমরা বিভিন্ন ধরনের নাম লিখতে পারি অথবা যদি আপনার নাম লেখা থাকে বা আপনার নাম যদি জানা থাকে যে আমি এই নামে চ্যানেল করবো আমার নিজের নামে তাহলে সেটাই দিবেন তো আর যদি মনে করেন না আমি আইডিয়া নিয়ে বিভিন্ন ধরনের চ্যানেল আমরা তৈরি করব তাহলে চলে যাবেন হচ্ছে YouTube channel channel name generator এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা বিভিন্ন ধরনের নাম পেয়ে যাব যেগুলো আমাদের ইউটিউবের মেয়েদের ইউজ করতে পারবো দেখি কয়েকটা ওয়েবসাইটে আমরা যাই আমাদের অনেক সময় আছে আমরা ব্র্যান্ড তৈরি করতে সমস্যা পড়ি ওকে তো আমি এখান থেকে ধরেন আমি কিডস রিলেটেড চ্যানেল বানাবো কিডস তো আমি কিডস লিখে সার্চ করি দেখি আসে কিনা ওকে এখানে দেখেন অনেক ধরনের নাম আসতেছে মিডিয়া দেখেন এগুলো ডিজিটাল এগুলো অনেক ধরনের নাম আসবে এখানে ওকে কিডস রিলেটেড চাচ্ছি কিন্তু এখানে অন্য কিছু চলে আসতে ওকে এটা মাল্টিপল কেটে দেই কিডস ওকে শুধু কিডস থাক okay kids INC kidsly kids great এরকম অনেক ধরনের দেখে কিডস সেন্টার এরকম অনেক ধরনের নাম কিন্তু বের হয়ে যাবে যেগুলো আপনি ছাড়া কেউ ইউজ করে নাই ঠিক আছে এরকম নামগুলো এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন এগুলো হচ্ছে প্রিমিয়াম নাম ধরতে গেলে তো আপনার একটা নাম আইডিয়া বের করতে পারতেছেন না আপনার মনে হচ্ছে যে আমি এই ধরনের আমার চ্যানেল তৈরি করব জাস্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন বাকিগুলো আপনি এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন ঠিক আছে এরকম অনেক হাজার হাজার আইডিয়া পেয়ে যাবেন নামের তো এভাবে নামগুলো বের করে নিয়েন দেখি আমি কোনটা নিতে পারি ফার্নি দিয়ে ফার্নি ওকে একটু উপরে যাই কিডস বুস্ট ওকে দরেন আপাতত এটাই আমি ইউজ করি কিডস বুস্ট ওকে কপি করি এটা ডোমেনও অ্যাভেলেবল আছে ওকে এই নামটা আমি কপি করলাম আমার চ্যানেলের নাম আমি এটা দিব তো আমি এটাতে ক্লিক করে এখান থেকে আন্ডারস্ট্যান্ড এটা দিয়ে ক্রিয়েট চ্যানেল এখানে আমি ক্লিক করব ওকে এখানে বলতেছে আমাকে ভেরিফাই করতে হবে ওকে এটা আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রিটা এখানে দিবেন দেওয়ার পর এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে কারো কি ফোন নাম্বার আছে যেগুলো ইউজ করেন নাই হ্যালো এরকম কেউ আছেন কারো ফোন নাম্বার আছে অ্যাভেলেবেল নাহলে আমার অন্য মেথডে যাইতে হবে আমি এখান তাহলে লিখি হচ্ছে phone number phone number generator আমি আপাতত আমি একটা নাম্বার নিয়ে আসি বাড়ি থেকে ওকে আমি আপাতত ধরেন ইউনিট স্টেজের নাম্বারটা নিয়েই এটাই নিয়ে ওপেন করি আমার যেহেতু একটা কোডের দরকার বেশি কিছু না তো আমি একটা কাজ করি এই নাম্বারটাই আমি ইউজ করি আচ্ছা এটা দিয়ে আসবে একটু সময় নিতেছে এই হলো কাহিনি আমি যখন অন্য পেজে যাব তখন দেখবো মেসেজ চলে আসছে এরকম হয় না কখনো আগে হ্যাঁ হ্যাঁ বলেন six four three eight four one okay তো কন্টিনিউ করি দেখি হয় কি না ওকে আমার জিমেলে মনে হয় যে নাম্বার চাইতেছে হ্যাঁ ওকে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের চ্যানেল অলরেডি ক্রিয়েটেড তো আমরা যেটা করব এখান থেকে আমরা কাস্টমাইজেশন চ্যানেলে ক্লিক করতে পারি ওকে কাস্টমাইজেশন চ্যানেলে আমরা ক্লিক করতে পারি ওকে তাহলে আমরা চ্যানেলগুলো আমাদের কোথায় কি চেঞ্জ করতে হবে সব কিছু আমরা করতে পারি তো এখানে একটা জিনিস আছে এখানে কিছু নাম দিছে তারা ইউজার নেম এগুলো এখনই চেঞ্জ করার দরকার নাই কারণ হচ্ছে এগুলো চেঞ্জ করলে এটা র্যাঙ্ক করে না এটা আমি দেখছি তো ওকে তো আমাকে কি করতে হবে আমাকে প্রথমে যেতে হবে ব্র্যান্ডিংয়ে ব্র্যান্ডিং আমার ব্র্যান্ডিংয়ে যায় প্রথমে আমাকে একটা চ্যানেলের লোগো বানাতে হবে এবং তারপরে বানাতে হবে একটা ব্যানার বা ইমেজ এটা ইউটিউব চ্যানেল আর্ট বলে এটা বানাতে হবে তো আমরা চলুন ক্যানভাতে যাই কে আসে এতক্ষণে রিপা আক্তার রিপা আক্তার তো আমাদের স্টুডেন্ট না ক্যানভা তো আমরা ক্যানভা লিখি তো ক্যানভা লেখার পরে আমরা এখানে যা লিখবো হচ্ছে লঘু লঘু লঘু সাইজ লিখলে চলে আসবে এটা লঘু ওকে পাঁচশো বাই পাঁচশো পাঁচশো ইন্টু পাঁচশো ওকে তো এটা দেওয়ার পর আমরা যে কোনো একটা লঘু নেই আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে লঘু বানাবো তাহলে আমি একটা কাজ করি এখানে একটা নিউ ট্যাম্পলেট নেব নিউ ট্যাম্পলেট নেওয়ার পর আমাদেরকে এখানে যে ট্যাম্পলেটগুলো আসবে আমি একটু দেখি এখানে দেখেন অনেকগুলো ট্যাম্পলেট আছে আমি দেখি কিডস রিলেটেড কোনো ট্যাম্পলেট পাই কিনা তো আমি কিডস লিখি আমরা চাইলে বিভিন্ন এআইয়ের মাধ্যমে আমরা অনেক ধরনের ব্যানার বানাইতে পারবো বা লোগো বানাইতে পারবো হ্যাঁ তো আমরা ধরেন এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নেই ওকে তো এইটাই ভালো আছে তো এটাই আমি ইউজ করি নাম হচ্ছে কিডস আর এখানে লিখে দিই হচ্ছে বুস্ট বুস্ট ওকে বুস্ট একটু বড় হয়ে গেছে এটা একটু ছোট করে দিই সাইজটা বেশি কিছু করলাম না এনাফ তো এটা মাঝামাঝি করে দিলে আর একটু বেটার লাগার কথা ওকে তো পাশ দিয়ে একটা জিকেমিকি চিহ্ন আসছে এটা রাখতে পারেন আপনি নাও রাখতে পারেন যদি এটা হয় আপনি এখানে দেখবেন হাজার হাজার ট্যাম্পলেট পাবেন হ্যাঁ হাজার হাজার বললে ভুল হবে লাখ লাখ ট্যাম্পলেট পাবেন এগুলো আপনি ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের ট্যাম্পলেট পাবেন তো আমরা এটাই ডাউনলোড করব এখান থেকে আমরা ক্যানভা থেকে ডাউনলোডে ক্লিক করব পিএনজি ডাউনলোড তো করার পরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ডিংয়ের এখানে এখানে এসে আমরা আপলোড ইমেজ আছে আপলোড ইমেজের এই জায়গায় আমরা ক্লিক করব তো এখান থেকে একটু সময় লাগবে ওকে এটাই আমি এখান থেকে দিয়ে দিলাম তো ওকে এটা মাঝামাঝি দেখছেন এরকম লাগতেছে আপনি চাইলে এটা ছোট বড় করতে পারবেন এটা আপনার রুচি তো আমরা এটা সেম রাখবো রেখে আমরা ডানে ক্লিক করব। তো আমাদের দেখেন এটা লঘু হয়ে গেছে এটা করার সাথে সাথে আমরা পাবলিক করে নেব হ্যাঁ কারণ হচ্ছে আপনি যখন আবার কেটে দিবেন তখন হয়তো এটা চলে যাবে তো বারে বারে না করা থেকে পাবলিক করে নেবেন তাহলে এটা আপনার ইয়েতে ইউটিউবের ওইখানে পাবলিক হয়ে যাবে তো এটা শেষ করা তো এবার আমি কি করব এবার আমার তো তো ইউটিউব লোগো হয়ে গেছে আমি চাচ্ছি ইউটিউবের একটা আর্ট বানাবো ইউটিউব আর্ট বেশি ভালো বানান দরকার নাই ঠিক আছে আমাদের যতটুক না হলেই নাই ততটুকুই বানাই কারণ একটা ব্যানার বা একটা লোগো বানাইতে অনেক সময়ের ব্যাপার তো আমরা সিম্পলের ভিতরে যেগুলো বানানো যায় সেগুলোই আমরা ট্রাই করি ওকে তো দেখি এখান থেকে আমরা নিউ ট্যাম্পলেট নেই ওকে আমরা এই যে যে কাজটা শিখতেছি এই কাজটা কিন্তু ফাইবারে প্রচুর কাজ আছে অনেক মানুষ আছে যারা দেখবেন যে এই ফাইবারের ভিতরে এই channel create optimization set up এগুলো নিয়েই তারা কাজ করতেছে অন্য কোনো জিনিস না তো এখানে কিডস লেখে সার্চ করবেন দেখি বিভিন্ন ট্যাম্পলেট পাই কিনা কিডসের জন্য ওকে বেটার লাগতেছে না তাহলে আমি একটা কাজ করি এটাই নেই হ্যাঁ এটাই নিলাম এই ট্যাম্পলেটটাই থাক তো এটা নেওয়ার পর আমি একটা কাজ করি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য একটা কালার দিয়ে দিই দেখতে যেন আর একটু ভালো লাগে এটা একটু লাইটটা বাড়ায় দিই আর এটা শ্যাডোটা একটু দেখি এটা কালারটা অন্য করা যায় কিনা ওকে আর এই কালারটা আমি একটু লাল বা কালো এখানে একটা ডাবল শেপ দিছে আমি ইফেক্ট থেকে শেপটা অরিজিনাল করে দিতে পারি অথবা এটা করে দিতে পারি ওকে কালারটা অন্য কালার দিয়ে দিই সাদা দিয়ে দিতে পারি তাহলে দেখতে একটু বেটার লাগবে ওকে তো এবার এখানে একটা লোগো দিছে এটা আমি চাচ্ছি যে আমার চ্যানেলের লোগোটা আমি দিব তাহলে আমি এখানে চলে যাব আপলোড আপলোডে থেকে এই যে উপরে দেখেন আপলোড ফাইল এখানে ক্লিক করব আপনি যা খুশি বানাইতে পারেন প্রথম অবস্থায় যে অনেক হাইফাই চ্যানেল লাগবে এরকম না তো আপনি যখন মোটামুটি এক হাজার বা দুই হাজার সাবস্ক্রাইবারের পজিশন চলে আসবে তখন আপনি চ্যানেলের একটা গ্রাফিক ডিজাইনার দিয়ে একটা ব্যানার বা একটা লোকও নতুন করে বানাইতে পারেন অথবা আপনি এআই দিয়ে আমার একটা ভিডিও দেখেন এআই দিয়ে কিভাবে প্রফেশনাল লোগো বানানো যায় ওইটা দেখলে পাবেন ওকে তো আমরা এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে দিলাম এখানে আমাদের লোগোটা চলে আসবে আর অবশ্যই ক্যানভার প্রিমিয়ামটা কিনে নেন মাত্র ষাট সত্তর টাকা বা উনচল্লিশ টাকা লাগবে তাহলে আপনার যে কোনো জিনিস ক্যানভারটা ইউজ করতে পারবেন যদি চান লিঙ্ক দিয়ে দেবেনি যারা বিক্রি করে এগুলো তো আমরা এখান থেকে লাইভ স্ট্রিম এভরি টাইম এত ওকে এভরি ডে ওকে এতটা ঠিক এটা এটা লাগবে না আমাদের এটা আমি তুলে দিলাম তো এইটা আমি দিব হচ্ছে একটু উপরে তুলে এখানে আমি লিখবো হচ্ছে কিডস কিডস বুস্ট আমার চ্যানেলের নাম যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম কিডস বুস্ট অফিসিয়াল অফিসিয়াল লিখতে পারি নইলে এটাও থাক ওকে এখানে কিছু নাম দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন এখানে আপনার ফেসবুকের ইউআরএল এগুলো এখানে অ্যাড করা যাবে তো আমি এগুলো একটু এদিকে সরাই দিই হ্যাঁ তো এখানে ধরেন কিডস বুস্ট হ্যাঁ এটাই কপি করলাম কপি করে সেমভাবে এই জায়গাগুলোতে দিয়ে দিই এখানে আমি বলে দিতে পারি যে ইনস্টাগ্রাম আমি এলিমেন্টসে আসবো এখানে লিখবো হচ্ছে আইজি আইজি লিখলে আপনি ইনস্টাগ্রামের লোগো পেয়ে যাবেন ধরেন এখান থেকে কয়েকটা লোগো নিয়েই আমি ছোট্ট করে দিব এটার সাথে যেন মিলে তো এটা আমি বরাবর করে দিই আরেকটু ছোট বোঝা যায় যে এটা হচ্ছে আইজির জন্য ওকে একটু বড় করে দেই এদিকে নিয়ে আসি একটু দেখতে কষ্ট যদিও ওকে একটু নিচের দিকে আসো এবার এফবি লিখে দিই এফবি লিখলে ফেসবুকের আইকনটা চলে আসবে তার মানে বুঝালাম ফেসবুকে এই নামটা সার্চ করলে আমার ফেসবুকের প্রোফাইল পাবা এবং আইজিতে গেলে এই নামটা লিখে আমারে পাইবা ওরে বলে দিলাম আর কি তো এবার আমি সেমভাবে এটাকেও ছোটো করে দিব ওকে এটাও ছোটো করে দিয়ে এখানে অ্যাড করে দিলাম তো একটু ইয়া করে দিই ছোট্ট করে নিচের দিকে নামাই দিই তো আর এখানে দিয়ে দিলে ধরুন আইজি টুইটার টুইটার ইউজ করতে পারি অথবা আদার্স যদি কোনো কিছু থাকে সেটা আপনি টি ডাব্লিউ ওকে টুইটার ওকে ধরেন এটা আপনি ইউজ করে দিতে পারেন ধরেন আমি এই কথাটাই এখানে দিয়ে দিলাম ছোট্ট করে টুইটারের জন্য আরেকটু বড় করি ওকে তাহলে এটাও আমি সাদা করে দিই হ্যাঁ দেখতে ভালো লাগবে তো হয়ে গেছে আমার ব্যানার মোটামুটি একদম বেসিকের ভিতরে অ্যানাফ তো এটার বরাবর করে দিলাম দেখতে ভালো লাগবে ওকে হয়ে গেল তো আমি এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব আর এটা অবশ্যই মাঝ বরাবর যে ফ্রেমটা থাকবে এর ভিতরেই এটা ট্রাই করবেন রাখার জন্য যাতে আপনার ব্যানারটা যেন সরায় না পড়ে বিভিন্ন জায়গায় তো এর মাঝে মাঝে এই যে লাইনটাতে যেটা দেওয়া আছে এই লাইনের বরাবর এটা রাখতে হবে তো আমি এটা শেপটা দিয়ে দিলাম শর্ট টাইমের ভিতরে তো এবার আসি হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেলের ওইখানে যাব আবার এখান থেকে আমরা আপলোড ইমেজের এখানে ক্লিক করব। এখানে সাইজ কিন্তু বলা আছে ইউটিউবের যে সাইজটা আছে সেটা বলা আছে তো আমি এটা দিয়ে দিলাম এখানে অ্যাকুরেট সাইজ হওয়ার কথা হ্যাঁ আমাদের অ্যাকুরেট সাইজই সাইজই হয়েছে এবার আমি ডান করে দিব এটা দেখেন মাঝখানের টুকি কিন্তু অ্যাড হয়েছে বাকি টুক কিন্তু অ্যাড হয় নাই তো এটা আমি পাবলিশ করে দিলাম তাহলে আমাদের চ্যানেলটা মোটামুটি চ্যানেল লোগো এবং চ্যানেল আর্ট তৈরি করা হয়ে গেল এগুলোই আপনাকে যখন কোনো ক্লায়েন্ট আসবে এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে এবার আপনার লোগোর আইডিয়া যদি আমি বলতে যাই আপনি লঘুর আইডিয়া নিতে পারবেন অনেকভাবে আবার বিভিন্ন অ্যাপ আছে আপনি অনেক ভালো ভালো লোগো তৈরি করতে পারবেন যদি আমি বলি তাহলে চলে যাবেন হচ্ছে প্লে স্টোর প্লে স্টোর এখানে যাবেন আপনি মোবাইল দিয়েই অনেক সুন্দর সুন্দর ট্যাম্পলেট থেকে শুরু করে মানে হচ্ছে ইউটিউবের ব্যানার আর্ট মানে টোটাল সোশ্যাল মিডিয়ার যাবতীয় যা কিছু দরকার আপনি সব কিছু এই প্লে স্টোরের অ্যাপ দিয়েই করে ফেলতে পারবেন তো আমি অনেক ক্লায়েন্ট আছে যাদের এগুলো দিয়েই করে দিয়েছি তো আমাকে অবশ্য ফাইভ স্টার অনেকের জন্য ফিডব্যাকও দিয়েছে তো আমি একটু দেখাই আপনাদেরকে প্লে স্টোর ওকে এখানে আমি সার্চ করতে পারি লঘু মেকার লঘু মেকার এটা লেখে আপনি সার্চ করবেন মানে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এখানে এ একটা পাবেন আমি সবসময় এটা ইউজ করি এখানে দেখেন পঞ্চাশ হাজারের মতো ট্যাম্পলেট আছে তো ওকে পাঁচ হাজার ওকে পঞ্চাশ হাজার নাকি পাঁচ হাজার ওকে পাঁচ হাজার ট্যাম্পলেট আছে এখানে তো এইটা আপনি ইউজ করতে পারেন হ্যাঁ এটা খুবই ভালো একদম ফ্রি কিছু কিছু জিনিস আছে এগুলো আপনি প্রিমিয়াম যে ভার্সনটা আছে ওইটা আপনি নিতে পারবেন এর জন্য আরেকটা সফটওয়্যার লাগবে সেটা আপনি এখানে পাবেন না যদি লাগে আমি স্ক্রিনশট দিয়ে দিবনি তো ওইটা থেকে আপনি যে কোনো ধরনের প্লে স্টোরের অ্যাপ আপনি প্রিমিয়ামটা যেটা টাকাতে কিনতে হয় ওইটা আপনি ফ্রিতে নামায় নিতে পারবেন ঠিক আছে তো এখানে 10 মিলিয়ন ডাউনলোডার আছে আপনি এটা আপনি ইউজ করতে পারেন খুবই ভালো ভালো লঘু এখান থেকে বানাইতে পারবেন একটু চেক করে নেন এবং যদি আপনি চান এটা সেমটা দিয়ে তো এখানে আপনি লিখতে পারেন লঘু মেকার লিখছেন এবার আপনি লিখতে পারেন ব্যানার হ্যাঁ ইউটিউব আর্ট বা ইউটিউব আর্ট লিখলে আপনি এরকম অনেক ইয়া পেয়ে যাবেন অ্যাপ পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ইউটিউবের আর্ট বানাইতে পারবেন থামলাইন বানাইতে পারবেন ইউটিউবের আর্ট বানাইতে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যানার আছে তো এগুলো একটু ট্রাই করেন আমার কাছে এটাও ডাউনলোড করা আছে এটাও ডাউনলোড করা আছে তো আপনি একটু ট্রাই করে নিন দেখেন খুবই সুন্দর সুন্দর ব্যানার তৈরি করা যায় এগুলো দিয়ে এই যে একটা আছে নতুন একটা আছে থামলেন মেকার বা ইউটিউব ব্যানার তো দেখেন একটু যদি আমরা দেখি দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর দেখেন পাশে দেওয়া আছে একটু তারা বানাইছে এগুলো তো এই হচ্ছে কাজ আপনি এগুলো দিয়েই করে ফেলতে পারবেন তাহলে আপনার ব্যানার নিয়ে বেসিক অবস্থায় বা নর্মালি আপনারা তৈরি করতে পারবেন যে কেউ তো এই হচ্ছে কাজ হয়ে গেল এবার আসি হচ্ছে আমরা নিচের দিকে আসি এটা হচ্ছে ওয়াটারমার্ক আমরা বলতে পারি বিভিন্ন সময় আমাদের ভিডিওগুলো অনেকে আছে যারা ডাউনলোড করে বা স্ক্রিন রেকর্ড ডাউনলোড সরাসরি ডাউনলোড করে কিন্তু কেউ কিন্তু ভিডিও আপলোড করতে পারবে না কপিরাইটের সম্মুখীন হবে বা স্ট্রাইক খাবে তো আপনাকে তারা যেটা করে তারা স্ক্রিন রেকর্ড করে তো আপনি যদি এই জায়গায় আপনার স্ক্রিনের এই জায়গায় যদি আপনি ইয়া করে দেন একটা ওয়াটারমার্ক বা লোগো বসায় দেন আপনার তাহলে কি এই জায়গাটুকের ভিতরে এই যে দেখেন ছোট্ট একটা জায়গার ভিতরে আপনার লোগোটা শো হবে যখন কেউ দেখতে যাবে এখানে শো হবে তাহলে আপনার স্ক্রিন রেকর্ড করতে প্রবলেম হবে আপনার লোগোটা চলে আসবে তো এই হচ্ছে কাজ আপনি যদি চান এরকম ওয়াটারমার্ক আপনার ভিডিওতে বসাবেন প্রতিটা ভিডিওতে তাহলে আপনি এখানে আপলোডে ক্লিক করে আপনার লোগোটা আপনার যে চ্যানেলের লোগোটা থাকবে যেমন এটা হচ্ছে আমাদের লোগো এখানে দিয়ে আপনি আপলোড করে দিলে এটার সাইজ আছে সাইজ মোতাবেক আপনি কতটুক থেকে কতটুক নিতে চাচ্ছেন এটা দেওয়ার পর আপনি এখান থেকে ডান করে দিলে এই ওয়াটারমার্কটা দেখেন সুন্দর করে এখানে বসে যাবে এবার এটা হচ্ছে আপনার ইন্ড স্ক্রিন পর্যন্ত ইন্ট অফ ভিডিও ওকে এটা পর্যন্ত থাকবে তারপরে আপনি চেঞ্জ করে নিতে পারেন অথবা অন্যগুলো দিতে পারেন ওকে তো এটা আমরা এখান থেকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে পাবলিক করে দিব তাহলে আমাদের ব্র্যান্ডিংটা কমপ্লিট হয়ে গেল ওকে তো এবার আসি হচ্ছে বেসিক ইনফোর ভিতরে কি আছে এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের কোনো কিছু নাম যদি চেঞ্জ করতে চান করতে পারবেন এখান থেকে বেসিক ইনফোর থেকে আপনার যদি ইউজার নেমটা চেঞ্জ করার দরকার পড়ে তাহলে এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন ধরেন আমি এখানে সিম্পলি একটা দিয়ে দিলাম একশো উনিশ ইউজার নেম তো এটা আমি ইউজ করলাম তাহলে আমি কি করবো এখানে পাবলিকে ক্লিক করলে আপনার ইউজার নেমটা যদি কেউ না ব্যবহার করে থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন ওকে তো আমি একশো উনিশটা আবার ইউজ করি হ্যাঁ তো একশো উনিশ ইউজ করলাম ওইখানে একটা সিক্স বসছিল সেজন্য আবার ট্রাই করলাম তো এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল হ্যাঁ এটা যদি আপনি চান কাউকে পাঠিয়ে দিলে আপনার চ্যানেলে আসতে পারবে অথবা শুধু ইউটিউবে এই কথাটা লেখেও এটা লেখেও আপনি এখানে ইউটিউবে সার্চ করলে চলে আসবে এখানে হচ্ছে ডেসক্রিপশন চ্যানেল ডেসক্রিপশন আপনি এখানে বসাতে পারবেন ঠিক আছে চ্যানেল ডেসক্রিপশন যে আপনি কি রিলেটেড ভিডিও দিচ্ছেন সেই ভিডিও রিলেটেড একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন লিখতে হবে তো এটা হচ্ছে ডেসক্রিপশনের কাজ তো আপনি চাইলে এখানে লিখতে পারেন তো এবার আসেন এটা ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবেন হ্যান ত্যান তো এটা আপাতত বাইটাফল যেরকম আছে এরকমই থাক আমাদের অত কিছু দরকার নাই তো আমরা যদি নিচের দিকে আসি আমরা অনেক চ্যানেলের ভিতরে দেখতে পারবো যে মানে এই কর্নারে একটু আমি যদি আবার আমাদের চ্যানেলটা ভিতর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই পাশে ছোট্ট করে হ্যাঁ ছোট্ট করে ফেসবুক ইনস্টাগ্রামে একটা ছোট্ট আইকন থাকে যখন কেউ ক্লিক করে সরাসরি তার ওয়েবসাইটে অথবা সরাসরি তার ফেসবুক পেজের ভিতর চলে যায় যদি আমাদের ইয়াতে আমার চ্যানেলে যদি যান আপনারা ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু হ্যাঁ আমার এখানে গেলেও কিন্তু আপনি সেমভাবে পেয়ে যাবেন যে এখানে ছোট্ট করে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে ছোট্ট ছোট্ট আইকন দেওয়া আছে সরি অর্ডার মার্ক বলে বলছি তো এখানে দেখেন এই যে দেওয়া আছে নিউ লাইফ লার্নিং আইটি এখানে কিন্তু ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে এবং আমাদের পেজের ইউআরএল দেওয়া আছে যদি আমি পেজের উপরে ক্লিক করি তাহলে আমাকে আমাদের পেজে নিয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের page new life learning IT institute বা নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট এটা লেখলে মানে এখানে ক্লিক করলে আপনি এই জায়গায় চলে আসতে পারেন অথবা ফেসবুক থেকেও সরাসরি আপনি এখানে আসতে পারবেন অবশ্যই এটা দেখতে হবে আপনার ফলোয়ার কত আছে আমাদের এখানে ফলোয়ার আছে উনত্রিশ হাজার তিনশো হ্যাঁ এটা হচ্ছে আমাদের পেজ আরও কিন্তু অনেকজন পেজ খুলছে তো এগুলো থেকে দূরে থাকবেন তো ওকে তো এবার দেখেন ওয়েবসাইট এইটা ওয়েবসাইটের জায়গা তো আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করলে তাহলে আমাদের কি ওয়েবসাইটে চলে যাবেন সেম একই অবস্থা তো এটাই হচ্ছে এখানের কাজ এটাই হচ্ছে এই জায়গার কাজ যদি আপনি চান যে আপনার সোশ্যাল মিডিয়ার কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে তাহলে এখানে অ্যাডে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন কোন social media Facebook dot com তাহলে আমি লিখব ফেসবুক ফেসবুক তারপরে ফেসবুকের যে ইউজার নেমটা থাকবে বা ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আপনার প্রোফাইলের ইউআরএল অথবা এই যে ধরেন আমার ওয়েবসাইটের ইউআরএল এই ইউআরএলটা আমি এখান থেকে পেস্ট করে দিয়ে দেবো এই যে এই জায়গায় হুম তাহলে এটা হচ্ছে ওয়েবসাইট তাহলে আমি কি লিখবো এখানে ওয়েবসাইট ওয়েবসাইট আপনি সর্বোচ্চ এখানে পাঁচটা ইউজ করতে পারবেন তো ওয়েবসাইট এটা আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম দিয়ে আপনি এখান থেকে পাবলিক করে দিতে পারবেন তো এবার আপনার মনে হলো এটা আমার পছন্দ হয় না তারপরে এই যে দেখেন ছোট্ট একটা কর্নারে রিমুভ লেখার অপশন আছে বা রিমুভ লেখা আছে এখানে ক্লিক করলে আপনার এই লিঙ্কটা ক্লোজ হয়ে যাবে অথবা আপনি আরেকটা দিছেন এখানে ধরেন ফেসবুকে দিয়ে দিলাম ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক লেখলাম ফেসবুক লেখার পর ফেসবুকের ইউআরএল ধরেন আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক কে okay okay dot com slash ধরেন বড় হাতের এটা হচ্ছে আমার ইউআরএল রাজু আহমেদ এটা হচ্ছে আমার ফেসবুকের ইউআরএল তো আমি কি করলাম আমার ফেসবুকের প্রোফাইল ইউআরএলটা আমি এখানে দিলাম দিয়ে পাবলিশে ক্লিক করলাম তাহলে আমার এটা হয়ে গেল এবার আমি যদি চাই যে এটা আমার প্রথমে আমি কি রাখবো আমার ফেসবুক রাখবো তাহলে ফেসবুকটা উপরের দিকে তুলে দিতে পারবেন এই যে এখানে দেখেন একটা হাতের মতো চিহ্ন আছে এবার মাইস মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে উপরের দিকে তুলে দিতে পারবেন ঠিক আছে এটা করার পরে পাবলিশ করে দিলে আপনার এটা প্রথমে চলে আসবে এটা আপনি টোটাল পাঁচটা লিঙ্ক অ্যাড করতে পারবেন এবার এর নিচে দেখেন একটা জিনিস আছে সেটা হচ্ছে ইমেল ইমেল অ্যাড্রেস যদি যদি আপনি আপনি চান আপনার চ্যানেল থেকে ইনকাম করতে স্পন্সর হিসেবে তাহলে আপনাকে এই ইমেলটা এখানে বসাতে হবে আপনার এটা হচ্ছে বিজনেস ইমেল বা আপনার যেটা দিয়ে আপনি এখানে একটা জিনিস বলি আমি এই ইমেলটা নতুন হোক বা পুরাতন হোক যারা ইউজ করবেন এই ইমেলটার মাধ্যমে আপনি যদি স্পন্সর হিসেবে কাজ করেন অবশ্যই এই মেলটার অন্য একটা ল্যাপটপ বা মোবাইলে রাখবেন এই মেলের ভিতরে অনেক হ্যাকাররা আছে যারা আপনাকে মেল করবে বিভিন্ন ধরনের মেল লিখে আপনি যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট বা ডিভাইস কিন্তু হ্যাক হয়ে যাবে তো এগুলো অবশ্যই সতর্ক সহকারে দিবেন যে চ্যানেলটা বা যে মেলটা দিয়ে আপনি চ্যানেল খুলছেন ওই মেলটা কখনোই দিবেন না এখানে আপনি আরেকটা মেল অ্যাকাউন্ট অ্যাড্রেস করে সে এটা এখানে দিয়ে দিবেন তো এগুলো অবশ্যই সতর্কবাণী এগুলো করে নিন হ্যাঁ এখানে আপনার মেল অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে তো এই হচ্ছে কাজ বেসিক ইনফোতে আমরা যদি একটু নিচের দিকে আসি তো এখানে কিছু জিনিস আছে যেমন মনিটাইজেশন বা আর্ন আমরা যদি এখানে যাই এখানে আমরা কিছু জিনিস দেখতে পারবো মনিটাইজেশন রিকোয়ারমেন্ট হ্যাঁ আমার এখনও ফুল দেখাচ্ছে না এখানে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক কে সাবস্ক্রাইবার লাগবে তাহলে আপনি আর্নিং করতে পারবেন এবং এখন তো নতুন হয়েছে আরেকটা রিলস থেকে সেটা হচ্ছে দশ লাখ ভিউ লাগবে হ্যাঁ দশ লাখ ভিউ লাগলে বা সরি দশ লাখ না টেন মিলিয়ন ভিউ হইলে আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে নতুন পলিসিতে দিছে এটা হচ্ছে শর্ট থেকে হুম তো এটা হচ্ছে এবং এখানে যদি আমরা দেখি কপিরাইট কপিরাইটের ভিতরে কি আছে আপনার ভিডিওতে যখন কেউ কপি করে সারবে এখানে আপনার এখানে চলে আসবে হ্যাঁ অথবা আপনি যদি কারো ভিডিও কপি করে থাকেন এখানে কপিরাইটের বিষয়গুলো এখানে দেখাবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসছে কি না ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী সাবটাইটেল এগুলো অনেক ভিডিওতে আমরা সাবটাইটেল দেখি ইংলিশ মুভি এগুলো দরকার নাই কমেন্টস বিভিন্ন ধরনের কমেন্টস আপনি এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলের ভিতরে যদি কেউ কমেন্ট করে থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে কারা কমেন্ট করতেছে তো এগুলো আপনি দেখতে পারবেন অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স এর ভিতরে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার চ্যানেলের সমস্ত পারফরমেন্স যে ওভারভিউতে কত ভিউ হচ্ছে কত ওয়াচ টাইম হচ্ছে কত সাবস্ক্রাইবার হচ্ছে কন্টেন্ট কোনটা কোনটার থেকে কত ভিউ আসতেছে এগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে অডিয়েন্স থেকে আপনি অডিয়েন্স দেখতে পারেন কোন কান্ট্রি থেকে বা কোন কত থেকে কত বয়সের মানুষগুলো আপনার চ্যানেলে আস্তে আস্তে বা ভিজিটর বা আপনার ভিউ হচ্ছে এগুলো আপনি এখান থেকে অ্যানালাইটিক্সে দেখতে পারবেন তো এখানে ডেমোগ্রাফি বয়স সব কিছু আছে জেন্ডার কোন কান্ট্রি থেকে মহিলা ছেলে না কত বয়স এগুলো এ টু জেড দেখা যাবে এবং রিসার্চ এখানে আপনি রিসার্চ করতে পারবেন বিভিন্ন টপিকের কিওয়ার্ড এবং বিভিন্ন টপিক তো এগুলো হচ্ছে এখনই এটার কাজ নাই এটা হচ্ছে আপনি যখন মনিটাইজেশন পাবেন সব সময় এই জায়গায় আপনাকে দেখা যাবে যে আপনি সবসময় এই জায়গাটাতেই অল টাইম অ্যাক্সেসে বা এখানে আপনি সময় কাটাবেন তো এটার এখন কোনো কাজ নেই এখন শুধু আপনি দেখার জন্য এটা টোটাল আঠাশ দিন আছে এটা চাইলে আপনি আর লাইফ টাইম দিয়ে দিলে আপনি লাইফ টাইম সমস্ত কিছু এখানে দেখতে পারবেন তো এই হচ্ছে কাজ এবার আমি নিচের দিকে আসি সেটিংসে যদি যাই সেটিংসে কিছু জিনিস আছে সেটিংসে ওকে আরও কিছু জিনিস বাদ রাখি কাস্টম চ্যানেল তো আমরা দেখলামই কাস্টম চ্যানেল ওই যে ওভারভিউর ওইখানে আমাদেরকে নিয়ে যাবে ব্র্যান্ডিং ওকে এখানে একটা জিনিস বাদ দিছি সেটা হচ্ছে লেআউট লেআউট জিনিসটা হচ্ছে কি যদি আমাদের চ্যানেলে যান দেখেন প্রথমে কি একটা একটা কি প্রথমে একটা ভিডিও অটোমেটিক চালু হয় হ্যাঁ এটা হোম পেজের ভিতরে অটোমেটিক চালু হয় যদি এই জায়গায় আপনি এই ভিডিওটা এখানে অ্যাড করেন তাহলে কি আপনার ওই ভিডিওটা ফিউচার ভিডিওতে শো হবে মানে যখন আপনার চ্যানেলে কেউ যাবে সাথে সাথে এখানে শো হবে মানে অটো চালু হবে এখানে যদি আপনি অ্যাড করেন হ্যাঁ তো এবার আসি এখানে ফিউচার সেকশনস এই সেকশনগুলো হচ্ছে ধরেন আমাদের ভিডিওতে হোম পেজে যাওয়ার পর আমি যদি দেখাই আপনাদেরকে এটা দেখেন প্রথমে কি আছে ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে তারপরে কি পপুলার ভিডিও আছে ফ্রিলান্সার সাকসেস স্টোরি আছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এগুলো হচ্ছে বিভিন্ন সেকশন বা ক্যাটাগরি বেস আমি কিন্তু সাজায় সাজায় রাখছি হ্যাঁ এগুলো সাজায় সাজায় রাখছি আপনি চাইলে এরকমভাবে সাজাইতে পারবেন এখান থেকে ধরেন প্রথমে আপনার কি থাকবে শর্ট ভিডিও আপনি যদি চান না শর্ট ভিডিও রাখবো না আমি প্রথমে ভিডিও রাখবো তারপরে আমি চাচ্ছি এই দুইটা শেষ আমি শর্ট চাচ্ছি না তাহলে শর্ট আপনি রিমুভ করে দিতে পারেন অথবা যদি চান আপনি নতুন একটা অ্যাড করবেন তাহলে এখানে অ্যাডে ক্লিক করেন অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনি সিঙ্গেল একটা প্লে লিস্ট নেন তো এটা নিলাম নেওয়ার পরে আপনি এখান থেকে প্লেলিস্ট তো নাই আমাদের ওকে তাহলে আমরা এখান থেকে একটা ইয়া নেই পপুলার ভিডিও যে আমাদের পপুলার ভিডিওগুলো থাকবে সেটা উপরে থাকবে তো এটা আপনি শর্টের উপরে রাখলেন হয়ে গেল তো এটা যখন ভিডিও পাবলিশ হবে ও এটা অটোমেটিক তারা নিয়ে নেবে তো এটা হচ্ছে এটার কাজ প্লে লিস্টটা আমি একটু পরে দেখাচ্ছি প্লে লিস্টের কাজটা তাহলে আপনি প্লে লিস্ট এখান থেকে অ্যাড করতে পারবেন প্লে লিস্ট অ্যাড করার অপশন কি এখানে অ্যাডে ক্লিক করবেন যদি আপনার কোনো প্লে লিস্ট থাকে সিঙ্গেল প্লে লিস্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনার প্লে লিস্টটা এখানে চলে আসবে হ্যাঁ চলে আসলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন অথবা ওই নামটা লেখে সার্চ করলে আপনার প্লে লিস্টটা চলে আসবে তো এখানে আসি অ্যাড লাইব্রেরি বা audio library sorry audio library এখানে কি কি আছে আমাদের যদি কোনো ইউটিউবের জন্য কোনো মিউজিকের প্রয়োজন হয় যে যে কোনো ধরনের মিউজিক আপনার দরকার আপনি জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করবেন তাহলে ওই মিউজিকটা এখানে চলে আসবে আপনি এই মিউজিকগুলো ডাউনলোড করে আপনি ফ্রিতে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এখানে অনেক মিউজিক আছে হ্যাঁ আপনি শেষ করতে পারেন এত মিউজিক আছে আপনি সার্চ করে করে ধরেন হ্যাপি বার্থডে হ্যাপি তারপরে আপনি যদি চান হ্যাপি বার্থডে মিউজিক চাই হ্যাপি বার্থডে এটা এগুলো happy new year okay happy new year দিয়ে দিই new year okay happy new year দেখি আসে কিনা কোমা পড়ছে না হ্যাপি নিউ ইয়ার এটার ভিডিও আছে অডিও আছে দেখে কেন আগে ওকে এরকম আসতেছে না তারপরে দেখি স্যাড সং দিয়ে দেখি কিওয়ার্ডগুলো দিয়ে স্যাড সং স্যাড স্যাড লিখি হ্যাঁ স্যাড সং পাওয়া গেছে okay happy happy happy happy দিয়ে দেখি হ্যাপি happy song অ্যাপ্লাই এখানে হ্যাপির বিভিন্ন ধরনের সং আছে তো এরকমভাবে আপনার যে ধরনের মিউজিক লাগবে সেই ধরনের মিউজিকগুলো এখানে লিখলে চলে আসবে একটা দুইটা শব্দ লিখলে চলে আসবে ওকে এখান থেকে দেখেন ডাউনলোড ক্লিক ধরেন এটা আমি ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করলে আপনার মিউজিকটা এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে এটা হচ্ছে কাজ ওকে আমাদের এখানে আর কোনো কাজ নাই আমরা চলে আসবো সেটিংসে সেটিংসে আমাদের কিছু কাজ আছে এটা এখানে আমাদেরকে অপটিমাইজেশন করতো এখানে যদি ইউএসডি থাকে এটা অবশ্য এটা যদি অন্য কোনো কারেন্সি থাকে এটা ইউএসডি করে দিবেন অল টাইম হুম অবশ্যই আমাদের ইউনাইটেড ডলারের কারেন্সি আমরা ইউজ করব এটা দেওয়ার পর চ্যানেলে আমরা চলে আসবো চ্যানেল এখানে চ্যানেলটা আপনি কোন দেশের জন্য ইউজ করছেন সেটা এখানে বলে দিতে হবে ওকে তো আমরা এটা চাইলে আমরা বাংলাদেশি কান্ট্রি ধরেন আমার বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে দিলাম এবার আসি হচ্ছে বেসিক এখানে আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড সেট করবেন তো এই জিনিসটা কি দেখাচ্ছি ওকে তো আমি একটা ভিডিও ওপেন করি আমার এখানে কয়েকটা টুলস আছে এগুলো এসিও সময় আপনারা দেখতে পারবেন তো এই টুলসের ব্যবহারগুলো আমি এসিও সময় দেখাবো তাহলে আপনি আরও বুঝতে পারবেন তো এই যে দেখেন ভিডিওর ভিতরে কিছু আমাদেরকে ট্যাগ দিতে হয় হ্যাঁ এগুলো হচ্ছে ভিডিও যখন মানুষ সার্চ করবে এইগুলো ট্যাগ যদি দেই যেমন এই যে লিঙ্ক ধরেন এটার এসি স্কোর কত হচ্ছে অষ্টাশি অষ্টাশি দশমিক থ্রি একশো পার্সেন্টের ভিতরে তো এবার এখানে দেখেন যেমন লিঙ্ক বিল্ডিং ক্রিয়েট টুইটেরিয়াল হ্যাঁ এই কথাটা যদি কেউ লেখে তাহলে আমার ভিডিওটা প্রথমে পাবে এটা কিন্তু আমি এসিএ করছি বিদায় কিন্তু এই কিওয়ার্ডগুলোতে প্রথমে পাওয়া যাচ্ছে হ্যাঁ বিশ্বাস না হলে আপনাকে একটু কষ্ট করে সার্চ করে দেখতে হবে আমার গিকটা পেয়ে যাবেন এটা হচ্ছে ভিডিও ট্যাগ আর নিচেরটা যেটা দেখতেছেন চ্যানেল ট্যাগ এটা হচ্ছে চ্যানেল বিভিন্ন ধরনের ট্যাগগুলো বসাতে হবে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন সেই ধরনের কন্টেন্টের উপর বেস করে আপনাকে এখান থেকে কিওয়ার্ডগুলো বের করে নিয়ে আপনার চ্যানেলে দিতে হবে তাহলে কি আপনার চ্যানেলটা এসিও হবে বা অপটিমাইজেশন হবে ওকে চলো না আমরা ট্যাগগুলো কোথা থেকে বের করব আমরা চলে যেতে পারি হচ্ছে ইউটিউব ইউটিউব ট্যাগ জেনারেটর লিখলে সার্চ করলে পেয়ে যাব আমরা ইউটিউব ট্যাগ বা কিওয়ার্ড জেনারেটর লিখলেও হবে বা ট্যাগ জেনারেটর লিখলেও হবে সমস্যা নাই আপনি যা খুশি এখান থেকে লিখতে পারেন তো এখানে দেখি আমরা এই যে এই একটা আছে র্যাপিটেক্স এখানে আমরা যাই ওকে একটু সময় লাগবে এখানে ওকে ধরেন আমি চাচ্ছি যে আমার আমার চ্যানেলটা যেহেতু বাচ্চাদের জন্য আমি তাহলে একটা কাজ করি এখানে শুধু কিডস কথা লিখবো ওকে এটা দেওয়া ভালো হবে না আমার কাছে আরও কয়েকটা টুলস আছে ওগুলো দেখি পরিচিত रिपा अख्तर हेलो हेलो रिपा के ओके हेलो हेलो है रिपा अख्तर के ও এটা তো আমার হে আরো দুই তিন ঘন্টা আগে থেকে মেসেজ আসতেছে যে অ্যাড করেন অ্যাড করেন আমি ভাবতেছি এর নামে তো কেউ নাই তো তাহলে এটা আবার কে সেজন্য আমি অ্যাড করতেছিলাম না ওকে যাই হোক হ্যাঁ, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে তো আমরা এখান থেকে keyword dot keyword tools dot IO এখানে আমরা যাব আমাদের ট্যাগগুলো জেনারেট করার জন্য তো আমরা এখানে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বেস্ট একটা টুলস যে কোনো প্ল্যাটফর্মের জন্য আমরা এখান থেকে ট্যাগগুলো জেনারেট করতে পারবো তো আমরা এখানে লিখবো হচ্ছে কিওয়ার্ডস কিওয়ার্ডগুলো কি দিব কিডস আমার যেহেতু কিডস কন্টেন্ট নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা করছি তাহলে আমি কিডস লেখে সার্চ করলাম এটা একটা মানে এআই বলতে পারেন ঠিক আছে খুব ভালো কাজ করে এখানে বা কিওয়ার্ড টুলস এটা তো এখানে আমার এখান থেকে আমি যে কিওয়ার্ডগুলো আপনার পছন্দ হবে টপ টপ যে কোন কিওয়ার্ডের আন্ডারে কতগুলো সার্চ ভলিউম মাসে মাসে কীরকম মানুষ সার্চ করে এগুলো যেগুলো টপ টপ বেশি এগুলো দেখবেন এগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন অথবা একটা কাজ করবেন এখানে কিডস হ্যাঁ কপি করবেন কপি করে আপনার চ্যানেলের ইয়েতে চলে যাবেন ওকে এই যে চ্যানেলের এই জায়গাতে পেস্ট করবেন হ্যাঁ আমি সেমভাবে কিছু নিয়ে আসি এখান থেকে কপি ওকে ওকে তো একদম সিম্পল হ্যাঁ ওকে আপনার যে যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি নেবেন এবং যেগুলো সার্চ ভলিউম খুব বেশি ভালো দেখবেন সেগুলো নেবেন কিশোস ওকে কিডস লার্নিং এটাও আমাদের সাথে যায় তো এটাও দিয়ে দিলাম তারপরে কিডস আর্ট হোপ এটাও যায় kids action songs okay kids animals এটাও আমাদের সাথে যায় তো এভাবে আপনি মোটামুটি এখানে পাঁচশোটা ওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে যতগুলো আছে আপনি এগুলো ইউজ করতে থাকেন তো এইভাবে আপনি মোটামুটি করে নেবেন আমি আপাতত এখান থেকে কয়েকটা করলাম তো করে আমি কি করব সেভ দিয়ে দিব সেভ দিয়ে দিলাম আগে যাতে পরবর্তীতে সমস্যা না আবার সেটিংসে চলে যাব সেটিংসে চলার পরে চ্যানেলে চলে আসবো আবার এখান থেকে আপনি এই ট্যাগগুলো দিলে আপনার যতগুলো ভিডিও আছে ওইখানে যাবে না এটা যাবে হচ্ছে আপনার চ্যানেলের ট্যাগের এখানে এগুলো খুবই ভালো হেল্প করে অপটিমাইজেশনের ক্ষেত্রে তো আমরা এখান থেকে অ্যাডস অ্যাডভান্স হিসেবে যদি যাই এখানে কী কী আছে তো এটা কি বাচ্চাদের জন্য ভিডিও কিনা সেটা এখানে বলে দিতেছে এটা আপনি নটস ফর কিডস দিতে পারেন এটা ইউজ করতে পারেন অথবা এটা যেটা আছে এটাই থাক হ্যাঁ বাইটাফল যেটা আছে এটাই রাখতে পারেন তো এটা থাক অটোমেটিক ক্যাপশন হবে কিনা চাইলে এটা দিতে পারেন ও এগুলো যেরকম আছে এখানে কোনো কাজ নাই আপাতত এগুলো এরকমই থাকেন তো এবার আসি ফিউচার এলিজিবলে এখানে ক্লিক করলে আপনার চ্যানেলে কিছু ভেরিফাই করা অপশন আছে যদি এই চ্যানেলে আপনি পনেরো মিনিটের যেহেতু আমাদের এই চ্যানেলটা ভেরিফাইড চ্যানেল না আপনি এই চ্যানেলে পনেরো মিনিটের উপরে লং ভিডিও আপনি পাবলিক করতে পারবেন না সেজন্য কী করতে আপনার চ্যানেলটাকে মানে ভেরিফাই করে নিতে হবে তাহলে কি করবেন এই যে দেখেন সেকেন্ডটা আমাদের ফার্স্টটা কিন্তু কমপ্লিট করছে হ্যাঁ তো আমরা সেকেন্ডটাতে আসবো আসার পরে এখানে ক্লিক করব ক্লিক করলে দেখেন ভেরিফাই ফোন নাম্বার এখানে আপনি ক্লিক করলে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে তো এটা করে নিন এটা যে কেউ করতে পারে করে আপনি এটা ভেরিফাই করে দিতে পারেন তো এবার আসে আপলোড এখানে টাইটেল এটা হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওগুলো প্রতিটা ভিডিওর টাইটেল সেম থাকবে সিরিজ কিগুলো সব এক থাকবে ডেসক্রিপশন টাইটেল যা কিছু আছে তাহলে আপনি এখান থেকে দিতে পারেন অথবা আপনার যদি মনে হয় প্রতিটা ভিডিওতে আপনি একটা নির্দিষ্ট ডেসক্রিপশন লিখে রাখছেন যেমন আমাদের লিখে রাখছি তো ওই ডেসক্রিপশনটা প্রতিটা ভিডিওতে অটোমেটিকলি যাবে যে প্রতিটা ভিডিওতে এটা দেখবেন যে এই ডেসক্রিপশনটা অটোমেটিকলি সবগুলোতে চলে যাবে এটা ডেসক্রিপশন এরকম যদি চান যে প্রতিটা ডেসক্রিপশন যাবে শুধু টাইটেলটা যাবে না এরকম যদি থাকে তাহলে আপনি কি করবেন এখান থেকে এখান থেকে আইসা এই জায়গায় নিচের টানে আপনি ডেসক্রিপশনটা অ্যাড করে সেভ করে দেন তার মানে কি প্রতিটা ভিডিও যখন আপনি পাবলিক করবেন দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ভিতরে এই ডেসক্রিপশনটাই অ্যাড হয়ে যাবে এটাই হচ্ছে কাজ টাইটেল দেওয়ার দরকার নাই তাহলে প্রতিটা ভিডিওতে আপনার টাইটেলটা অ্যাড হয়ে যাবে ঝামেলা করবে অনেক তো এটা দরকার নাই এটা কি করবেন পাবলিক করবেন না প্রতিটা ভিডিওকে পাবলিক করবেন না প্রাইভেট করবেন এটা আপনাকে বুঝতে হবে যদি আপনি মনে হয় যে পাবলিক করবেন তাহলে আপনি এখান থেকে অটোমেটিকলি প্রাইভেট হয়ে থাকবে বা আনলিস্ট হয়ে থাকবে প্রাইভেট জিনিসটা হচ্ছে আপনার ভিডিও আপনি যাকে দিবেন তাকে তার ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না এবার আনলিস্ট এটা হচ্ছে আপনি ওইটা হচ্ছে মেলের মাধ্যমে হবে আনলিস্টের মাধ্যমে হচ্ছে আপনি লিঙ্ক দিলে হবে এটা শুধু লিস্টিংয়ে দেখাবে না পাবলিক হবে যারা সার্চ করবে তারা দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে বলতে তাদের নোটিফিকেশন একবার দেখবে কিন্তু পরবর্তী তার দেখতে পারবে না আপনার কোনো লিস্টিংয়ে শো করবে না তো এটা হচ্ছে কাজ তো এবার যদি আপনার মনে হয় আমাদের প্রতিটা ভিডিও সিলেক্টেড যেরকম আছে সিলেক্টেড এরকমই থাকবে আমি কোনো কিছু চাচ্ছি না আবার অথবা যদি বলতে পারেন যে পাবলিক হবে তাহলে পাবলিকে দিয়ে রাখেন তাহলে পাবলিক হবে এবার আসি হচ্ছে ট্যাগ এটা প্রতিটা ভিডিও ট্যাগ কি এক হবে না আমাদের কন্টেন্ট যেহেতু বিভিন্ন ধরনের আপনি যদি মনে হয় যে আমার যেহেতু কন্টেন্ট কিডস রিলেটেড আমার প্রতিটা ট্যাগ কিন্তু কিডস রিলেটেড হবে তো আমি চাইলে রাখতে পারি কিন্তু তারপরে আমি রাখবো না আমি যখন ভিডিও পাবলিশ করবো তখন অপটিমাইজেশন করবো বা এসিওর কাজ করব তো এটাও রাখবো না শুধু আমি এখানে ইউজ করবো হচ্ছে ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা দিবেন দিয়ে সেভ করবেন ওকে অ্যাডভান্স সেটিংস আর কী আছে দেখি ওকে এখানে কপিরাইটের জিনিসগুলো আছে ইউটিউব লাইসেন্স এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি আপনার ভিডিওতে আপনি মনে করেন যে কে কপি করতেছে আমি জানি না ইউটিউবের বলে দিলেন তুমি দেখো যদি আমার ভিডিও কেউ কপি করে তারে দৌড়ে তুমি মামলা দিয়ে দিবা এরকম যদি মনে হয় তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন আর যদি মনে করেন না আমার ভিডিওটা সবাই পাবলিক করবে বা সবাই চার চার চ্যানেলে আপলোড করতে পারবে তাহলে ক্রিয়েটেড কমন কমন্স এটা ইউজ করবেন মানে ক্রিয়েটিভ কমন্সে এটাতে আপনি দিয়ে দিবেন সিলেক্ট করে ক্যাটাগরিটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন যে আপনার ভিডিওটা কোন রিলেটেড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যেমন আমারগুলো হচ্ছে কিডস রিলেটেড দেখে পাই কিনা কিডস রিলেটেড স্পোর্টস টেকনোলজি এখানে নাই আপাতত তো যেরকম আছে এডুকেশন রিলেটেড দিতে পারি ওকে ফ্রেম অ্যানিমেশন ওকে এগুলো নাই তো আমি এটা দিলাম না আপাতত ল্যাঙ্গুয়েজটা কী হবে প্রতিটা ভিডিওতে আপনার ল্যাঙ্গুয়েজটা কি দিবেন কিনা ওকে এটা যেরকম আছে এগুলো বাইডাফল এরকমই থাকবে আর যদি চান কাস্টমাইজেশন করতে পারেন ঠিক আছে দরকার নাই তো এটা যতটুকু আমি এটার ভিতরে বুঝাইলাম আপলোড ইমেজের এখানে আমি এটা সেভ করে দিব ওকে আবার সেটিংসে যাব আমি কেন যাইতেছি বারে আমি প্রথম দিকে পারমিশন ওকে পারমিশনের ভিতরে কি আছে ওকে কিছুই দেখাতেছে না okay manage permission manager access আমি চাইলে এখান থেকে দিতে পারবো বা কেউ কেউ যদি ম্যানেজার অ্যাক্সেস থাকে এখান থেকে আমরা দেখতে পারবো ওকে কমিউনিটি কমিউনিটির ভিতরে কী কী আছে ওকে মডারেটার আপনি চাইলে কাউকে এখান থেকেও অ্যাডমিন দেওয়া যাবে মডারেটার দেওয়া যাবে এগুলা কয়জন আছে এগুলো দেখা যাবে ওকে ব্লক এবার নিচের দিকে দেখেন একটা জিনিস আছে ব্লক ওয়ার্ড যদি আপনি মনে করেন যে আমার ইউটিউবের ভিতরে কিছু কিওয়ার্ড লিখে রাখবো যেমন ব্যাট ব্যাট ওকে যেমন ব্যাট ভিডিও ভিডিও এই কিওয়ার্ডটা লিখে রাখছেন যে এটা যেন কেউ আমার ভিডিওতে কমেন্ট না করতে পারে তাহলে এই কথাটা লিখে রাখছেন না তাহলে আপনার ভিডিওতে কেউ এই কথাটা লিখতে পারবে না এটা হচ্ছে ওয়ার্ড ব্লক করা ঠিক আছে এইভাবে আপনি চাইলে আপনার ভিডিওতে এগুলো করে রাখতে পারেন অল চ্যানেল কে যেন আসে আর যায় বুঝলাম না কিছু ওকে এবার যদি এটা হচ্ছে আমাদের চ্যানেলে কিছুদিন আগে সময় চ্যানেল সময় নামের একটা ইউটিউব চ্যানেল বা খবরের নিউজ চ্যানেল তাদের ইউটিউব চ্যানেলটা হ্যাকিং হয়েছিল তাদের মূল কাহিনী ছিল হ্যাকিংয়ের ভিতরে ফিশিং লিঙ্কের জন্য তাদের চ্যানেলগুলো হ্যাক হয়েছিল অনেক ইউ মানে অনেক ইয়া আছে হ্যাকার আছে যারা ফিশিং লিঙ্ক দেয় ওগুলো আপনি বুঝতে পারবেন না জাস্ট ক্লিক করবেন দেখবেন যে আপনার চ্যানেল উদাও নিয়ে গেছে কথাটা হুম তো এইগুলো লিঙ্ক আপনার চ্যানেলের বা কমেন্টের ভিতরে যেন কেউ কখনো লিঙ্ক প্রোভাইড না করতে পারে যদি আপনি লিঙ্ক ব্লক করতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তাহলে আপনার লিঙ্ক ব্লক হয়ে যাবে ঠিক আছে এইগুলো হচ্ছে এখানের কাজ তো এখানে কিছু জিনিস আছে অ্যালাউ কমেন্ট আপনি যদি কমেন্ট অ্যালাউ করতে চান সেগুলো এখানে দেখতে পারেন অথবা পেন্ডিংয়ে রাখতে পারেন হোল্ডে রাখতে পারেন ডিজেবল করে রাখতে পারেন সেটা আপনার রুচি আপনার যেটা ভালো থাকে সেটা আপনি করে নিতে পারেন তো আমি সবসময় রিভিউতে রাখতে পারেন ধরেন কেউ একজন বাজে কমেন্ট করছে তো আপনি আগে দেখতে দিলেন না আপনার দেখার পরে যদি মনে হয় যে ভালো তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন নয় হলে ওটা ডিলিট করে দেবেন ওকে এই হচ্ছে এখানের কাজ তো এগ্রিমেন্টস কিছু নাই তো এই ছিল আমাদের এখানের কাজ তো আপনি আপনাকে যেটা করতে হবে চ্যানেল অপটিমাইজেশনের ভিতরে মূল কথা হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো ভালোভাবে প্লেসমেন্ট করতে হবে কিওয়ার্ডের জন্য বেস্ট একটা টুলস দেখাইছি ওই টুলস দিয়ে যে কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবেন যে কোনো কন্টেন্টের জন্য তো এবার আসি প্লে লিস্টটা যেন কোথায় দেখলাম প্লে লিস্ট প্লে লিস্ট এখানে ওকে কাস্টম চ্যানেলে যাই দেখি প্লে লিস্ট পাই কিনা ভিডিওতে সারি নেই প্লে লিস্ট হবে কেমন দেখি ওকে এখানে প্লে লিস্টের একটা অপশন থাকার কথা ওকে এখানে আর নাই মেবি প্লে লিস্ট নাই ওকে এই ছিল আজকের মতো আমাদের ক্লাসের টপিক আপনারা জাস্ট করবেন আপনাদের নিজের জন্য একটা চ্যানেল তৈরি করে আমাকে দেখায়েন তো একটা সময় নিয়ে করেন হয়ে যাবে আর এবার আসি আপনি যদি আপনার চ্যানেলের ধরেন এটা একটা ক্লায়েন্টের জন্য চ্যানেলটা করছেন আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন এখানে আমরা চলে যাব সেটিংসে ওকে আমি একটু ইউটিউবে যাই ওকে এখান থেকে আমরা চলে যাব সেমভাবে সেটিংসে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংস অথবা অ্যাড ওকে আমরা ম্যানেজার অ্যাডে রিমুভ ম্যানেজার এখানে আমরা ক্লিক করি ওকে এখান থেকে বলতেছে ম্যানেজ পারমিশন ওকে আমরা ম্যানেজ পারমিশনটা আমরা এখান থেকে ক্লিক করবো এবার আপনাকে একটা ভেরিফাই চাবে যে আপনি কি রিয়েল পার্সন কিনা তো আপনার ফোন নাম্বার কোড ভেরিফিকেশন চাবে অথবা টু স্টেপ ভেরিফিকেশন জিমেলে পাসওয়ার্ড দিতে বলতেছে ওকে আমার তো মনেই থাকে না কোনটা কোনটা পাসওয়ার্ড দিই ওকে হয়ে গেছে ওকে একটা কোড আসছে আমার ফোনে এই কোডটা দিলে মানে এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এটা দিলে আমি ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে পারবো ওকে আমি সেটা দেখাচ্ছি ওকে ইয়াস আমার ফোনে কোড আছে সতেরো গট ইট দিছি তো তারপরে problem same <laughs> okay resend it আঠারো ওকে হয়ে গেছে আমাদের ইয়া করা এবার আমি চাইলে এখান থেকে আমি ম্যানেজ অ্যাক্সেস দিতে পারবো যে কাউরে এবার দেখেন এখানে অ্যাড এ পিপল বা ইনভাইটেশন বা ইনভাইট তো আমাকে যদি কোনো মানুষকে অ্যাড করার দরকার পড়ে তার মেল অ্যাড্রেসটা বা তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব তারপর এবার আপনি এখান থেকে তাকে কি দিবেন ওনার দিবেন না ম্যানেজার দিবেন সেটা আপনার রুচি আপনি অবশ্যই যদি আপনার কোনো সেলার হয় মানে হচ্ছে আপনি কাউরে কাজ দেন অবশ্যই ম্যানেজার পদে কাজ দিবেন কিন্তু ওনার পরে দিলে কিন্তু আপনার আপনার পজিশনে তিনি চলে গেল হ্যাঁ তো এটা কখনোই করা যাবে না এটা ম্যানেজার অ্যাক্সেস দিয়ে আপনি যখন ইনভাইটে ক্লিক করবেন তার মেলে একটা ইনভাইটেশন কোড চলে যাবে ওখানে জাস্ট অ্যাকসেপ্ট করবেন আপনার ইউটিউব চ্যানেলটা তার ইউটিউবের চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যাবে বা আপনি তার চ্যানেলটা দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের এই জায়গায় আসলে এই যে চ্যানেল সুইট চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন তার চ্যানেলগুলো তো এগুলো আমাদের লাইভ প্রজেক্টের সময় দেখাবো ঠিক আছে ধরেন এখানে কয়েকটা চ্যানেল আছে অনেকগুলো চ্যানেল আমার তো ওকে এই ছিল কাজ তো এবার যদি আমরা একটু মার্কেট প্লেসটা দেখি হ্যাঁ এখন একটু মানে ক্লাসের বাইরে ক্লাস করি তো একটা কাজ আছে সেটা হচ্ছে ইউটিউবের ক্লায়েন্ট কোথা থেকে পাবেন একটা মাধ্যম আছে খুবই ভালো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ইউটিউবের কাজ মানে ক্লায়েন্ট ধরা যায় খুবই ভালো একটা জায়গা তো এটা নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো টিউটোরিয়াল তো ওকে আমি আগে একটা জিনিস দেখাই আমরা যদি ফাইবারে যাই ফাইবার fiverr.com আপনি এখান থেকে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এগুলো লেখে বা ইউটিউব চ্যানেল এসিও নিয়ে দেখবেন অনেক মানুষ কাজ করতেছে YouTube channel YouTube channel create হ্যাঁ এখানে দেখবেন এগুলো যে কেউ করতে পারে দেখেন কি পরিমাণ সার্ভিস এখানে দেখছেন এই যে এটা হচ্ছে আমাদের এক বাই আমাদের পরের ব্যাচের স্টুডেন্ট নাম হচ্ছে নামটা হচ্ছে ফারুক ফারুক হোসেনের ওয়াইফের চ্যানেল মানে এটা অ্যাকাউন্ট তো এটা তিনি শুধু ইউটিউব চ্যানেল তৈরি করেই কাজ করতেছে আর কোনো কাজ করে না একটা কি কি আনাফ তার তো দেখবেন মোটামুটি এখন অনেক অর্ডার চলতেছে তার মনে হয় তিনটা অর্ডার তিনি অনেক বেশি কাজ পাইতেছে দেখেন ইউটিউব চ্যানেল তৈরি করে দেয় এটা বাংলাদেশি কিন্তু হ্যাঁ বাংলাদেশি এটা ফারুকের চ্যানেল ফারুকের ওয়াইফের তো এই হচ্ছে ইউটিউব চ্যানেল অনেক ক্লায়েন্ট দেখতে পারেন কিন্তু আমরা ইউটিউব চ্যানেল যদি এইগুলো নিয়ে সার্ভিস দিব না এগুলো এখন কম্পিটিশন অনেক বেশি তো আমরা দিতে পারি ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন অপটিমাইজেশন এটা লিখে আমরা সার্চ করতে পারি তো ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন লিখে সার্চ করলে আপনি মাত্র আপনার প্রতিযোগী পাবেন অনলি চোদ্দোশো জন আপনি যদি এবার এটা দিয়ে যদি অনলাইন দেখেন তাহলে কিন্তু আরও কম পাবেন মাত্র একশো সেসিলির জন ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন এই কিওয়ার্ডটাও যদি র্যাঙ্ক করাতে পারেন তাহলে হিউজ অর্ডার পাবেন আপনি বুঝতেছেন ব্যাপারটা তা আপনি যখন কাজ করবেন অবশ্যই একটা কিওয়ার্ড না আপনি অনেকগুলো কিওয়ার্ড এক জায়গায় করে বা অনেকগুলো কিওয়ার্ড একসাথে প্লেসমেন্ট করবেন যাতে মোটামুটি সব কয়টা দিয়ে যেন আপনার গিকগুলো র্যাঙ্ক করে তো এই হচ্ছে কাজ দেখবেন যারা অনেকেই এইগুলো কাজ করতেছে ইউটিউব চ্যানেল এসিও হ্যাঁ এগুলোও পাবেন যেগুলো আমরা শিখলাম কিওয়ার্ড সেট করা হ্যাঁ এগুলো আপনি করে দিলে হয়ে যাবে অপটিমাইজেশন করা দেখেন এখানে এসিও ইউটিউব চ্যানেল এসিও নিয়ে যদি আপনি দেখেন মোটামুটি তেইশ হাজার সার্ভিস আছে কম্পিটিশন একটু বেশি তারপরে অনলাইনে মাত্র দুই হাজার চব্বিশশো মানুষ আছে আপনার সাথে প্রতিযোগী তো এগুলো নিয়ে করতে পারেন এখানে কাজ পাওয়া যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস তাহলে কারো যদি এই ক্লাসের ভিতরে কোনো কোশ্চেন থাকে এই ক্লাসের উপরে আমাকে করতে পারেন আমি রেকর্ডিং স্টপ করি